করতে বুঝলাম না এবার কি হয় কাজ করলে আরে ভিডিও হয় বুঝলাম না একবার ভিডিও করে একবার ভিডিও আচ্ছা, চলতেছে মামু সব কিছু 낙골을 낙골을 Thank you. আর কিছু বলো ভাইয়া এটা সেভ সেভ করে কেমনি এটা এনে দিতে সেভ হয়ে যাবে